লাস্ট যখন এনিমি স্কট সে একটা স্কট আছে ফাইটে আসো সবাই আমাকে প্রচুর ড্যামেজ দিয়েছে একজন ভাই সাবধানে খেলবে এমনি একটা স্কোয়াড এসছে এখানে ভিডিওটিকে তোমরা সবাই লাইক করো করতে যাচ্ছি যাচ্ছি দুজন এসে গেছে সামনে রিভাইভ করছি তোমার আমি মারছি আছে